আজকে আমি তোমাদের সাথে চিকেন তন্দুরির রেসিপি শেয়ার করছি তো প্রথমে আমরা চারটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তারপর তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা সেই আস্ত মুরগিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তো এখন আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি রসুন আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আমরা মশলাগুলো বানিয়ে নেব তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন আমরা ওই যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ রং গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আর আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আমরা আস্ত মুরগিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব